সো ফাহিম ভাই সাগর ভাই হচ্ছে আজমি ভাই রেস খেলতেছে এখান থেকে এখান পর্যন্ত একদম যে এখানে দাঁড়ায় আছে হাসিফ ভাই আর হচ্ছে অনন্ত সো স্টার্ট হবে এখন দেখি কার কি অবস্থা Three, two, one. পাগল কি ভাই ভাই ভাই ভাই ভাই এটা কোনো কথা এটা কোনো কথা ভাই মানে ভাই ভাই পায়ে ব্যথা হয়েছে সাগর ভাই পাঁচ হয়ে গেছে সাগর ভাই চলে গেছে কাহিনী আছে কিসে মোজা পিন্দাস গেছে কে সাগর ভাই এটা তো এটা তো টেকনিক গেছে ভাই কিন্তু আমার কিন্তু ভাই সেকেন্ড আমি ভাই আমি তো ফার্স্ট ছিলাম সেকেন্ড না না না আমি ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে নো প্রবলেম ভিডিও আছে সমস্যা নেই আমারও তো ভিডিও আছে কি ভাই কি কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস কারণ আপনি মজা পড়ছেন এই জন্য মানে ও মাই গড কি দেখলাম এটা রাত রাত্রে রাত্রে বাজে তিনটা এখন ওরা হচ্ছে রেস খেলে সো কেমন যাই দেখি কি কলাকার মানুষ একটু পরে দৌড়া ফাইন ভাই এলাকার মানুষ একটু পরে দৌড়ানি দিব দৌড়ানি দিব না আরে হেতু মুখে পড়ে রয়েছে সিটারি করছে এই সময় একটা দর্শক পাইছি ওই পাশে ওই পাশের একটা আঙ্কেল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল দর কি করে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই thanks for watching have fun peace আল্লাহ হাফিজ